কি বলেছেন যে একটি স্থাপনা আছে কারণ এখানে আমার একশো তিরিশ এই প্রকল্প পাশ হয়েছিল যে এর থেকে আমার দায়িত্ব নেওয়ার আগে সেখানে আবার এইখানে যদি এইটাও বন্ধ হয়ে যেত কাজটা যদি আমি নো অবজেকশন দেই কারণ এখানে তো যে কারণে কিন্তু আমি দিতে পারিনি অনেকেই বলছেন যে বরিশালের উপকারের কথা অ্যাকচুয়ালি সাত কোটি টাকা দিয়ে আপনার কি করবেন আপনার সাতটা খাল আমরা এইসব প্রকল্প তৈরি করে তাদের দিয়ে কিন্তু এই প্রকল্পটি আমরা তৈরি করেছি এবং তাদের একদম মাপ এবং এই যে ছাব্বিশ কোটি টাকা তারা যেটা বলছে যেটা সেটা ফার্স্টে কারণ তারা কিন্তু সব ধরনের সার্ভে এখানে করা অলরেডি শেষ আমাদের এই প্রকল্প যখন রেডি করছে তখন কিন্তু তারা অলরেডি ফিজিবিলিটি স্টাডি করা শেষ খালের সব জায়গায় এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে কি লেয়ারে হবে কিভাবে হবে প্রতিটা জিনিসই সেখানে একদম ইন্ডিভিজুয়ালি বোঝানো আছে এবং আমরা এই যে যতটুকু করবো এখানে যে ওই প্রজেক্টের লাগে যেটি কিন্তু একশো তিরিশ আবার বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একশো তিরিশ কোটি টাকা আমি যেদিন দায়িত্ব নিয়েছিলাম যে যেটা দিয়েছিলেন সেটা কিন্তু এইটা একটা পার্ট কে ডাব্লিউ প্রজেক্ট যে কারণে কিন্তু আপনারা বারবার আমাকে স্বাগত যে সাতটি খালের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে যে টেন্ডারের কথা আপনারা বারবার আমাকে বলছেন সেটা আমি এটা দিলে পরে তো এখানে তো দ্বৈত থাকে কিভাবে আপনার স্বাগতিক খেলা আমি কিভাবে দিই কারণ এখানে আমার একশো তিরিশ এই প্রকল্প পাশ হয়েছে যে এর থেকে আমার দায়িত্ব নেওয়ার আগে সেখানে আবার এইখানে যদি এইটাও আমার বন্ধ হয়ে যেত কাজটা যদি তাহলে আমি নো অবজেকশন কারণ এখানে তো যে কারণে কিন্তু আমি দিতে পারিনি অনেকেই বলছেন যে বরিশালের উপকারের কথা অ্যাকচুয়ালি সাত কোটি টাকা দিয়ে আপনার কি করবেন আপনার সাতটা খাল সাত কোটি টাকা যদি একটা খালে আপনি ইনভেস্ট করতেন তাইলে মোটামুটি এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আপনারা দেখছেন যে আমি নিজস্ব অর্থায় কিন্তু আপনি সাগরদী খাল থেকে পরিষ্কার করার চেষ্টা করছি যে কারণে কিন্তু জলবদ্ধতা অনেক অনেকটাই কম মানে পানিটা আটকে থাকে না এবং আপনারা জানেন যে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিদিন ড্রেন যে অপরিকল্পিতভাবে এই শহরের ড্রেনগুলি করা ছিল যে মানে পরিষ্কার করার কোনো জায়গা ছিল না আমি কাইতে কাইতে আপনার মেশিন দিয়ে কাইতে ওখানে জ্বালিয়ে গুলি বসানো আপনারা দেখেন এখন বসানো শুরু করছেন এগুলি কিন্তু ছিল না এই পকেটগুলি আমি ডাক্তার সহ যাতে পরিষ্কার করতে পারি সবসময় যে কারণে আমরা বারো মাসে কিন্তু এখন পরিষ্কার করছি ওই পকেটগুলি করিয়া এর আগে ছিল এর আগে কিন্তু ভিতরে সেন্টারিং এর কাজ আমরা যখন প্রথমবার পরিষ্কার করছি তখন কিন্তু ভিতরে আপনারা ভালোই জানেন সেন্টারিং এর কাজ প্লাস্টিক এরকম উঁচা কংক্রিট হয়ে ব্রেক বন্ধ করে সলিড কংক্রিট হয়ে গেছে তো যে কারণে কিন্তু আমরা জলাবদ্ধতা আগে যেভাবে আকার ধারণ করতো সেইভাবে কিন্তু হয় না যেহেতু পানি দেওয়া গতবার আপনারা জানেন এই বর্ষায় আমার বাস কালী মেরুটে আমার বাসা পর্যন্ত এই পর্যন্ত পানি তো এই যে মনে করেন কোন ড্রেন বা খাল এটাকে আমাদের রক্ষা করতে পারবে না এটা পরিবেশ এটা আমাদের আল্লাহ প্রদত্ত তো আমরা